রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে আমার হবি রে আমার পথটা চলে যায় তোরই দিকে চোখের কলম শত কবিতা লিখে এই হৃদয়ের ভালো বাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা এই তোকে ছুই তুই চিনে সে কবি রে ফিরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে শেখা ছবি যায় নীরবে কে সব ভালো লাগা মনে ছুঁয়েছি সে সুখ ছুঁয়াতে আমি গিয়েছি ভেসে মন বা সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে